আসসালামু আলাইকুম লার্নিং এন্ড আর্নিং টিভের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আরো একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি ভালো রয়েছেন গত কিছুদিন আগে আমার চ্যানেলের মধ্যে আপনাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন ছড়িয়ে দিয়েছিলাম সেই প্রশ্নটি হচ্ছে what type of video do you want to watch আপনারা কী ধরনের ভিডিও পেতে চান তার উপরে আপনারা আলহামদুলিল্লাহ অনেকেই কিন্তু উত্তর দিয়েছেন প্রায় আঠাশি পার্সেন্ট শতকরা আঠাশি আঠাশি পার্সেন্ট পিপল ফ্রি আর্নিং এ বিশ্বাসী সুতরাং আপনাদের অনুরোধকে সম্মান জানিয়ে আমি সবসময় আমার চ্যানেলের মধ্যে মধ্যে ভিডিওগুলো পাবলিশ করার চেষ্টা করি এবং আমি এতটুকু দৃঢ় বিশ্বাস করি যে আপনারা বেশিরভাগই কিন্তু মোবাইল ইউজার যেহেতু বেশিরভাগ মোবাইল ইউজার রয়েছেন সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য কেননা আপনি এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাবেন যে ফ্রি বিটকয়েন আর্নিং এর প্রসেসগুলো শুধুমাত্র আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটিকে ইউজ করে ফ্রি বিটকয়েনগুলো আর্নিং করতে পারবেন অনায়াসে এই ট্রাস্টেড ইন্টারন্যাশনাল ওয়েবসাইটটি থেকে এই ওয়েবসাইটটিতে যাওয়ার পূর্বে আমি আপনাকে অনুরোধ জানাবো যে কোনো একটি ওয়েবসাইটে যাওয়ার পূর্বে অবশ্যই আপনাকে পেমেন্ট মেথড বা পেমেন্ট সিস্টেমগুলো জানতে হবে এখানে পেমেন্ট মেথড বিটকয়েন রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে পেমেন্ট মেথড বিটকয়েনের থেকে আমরা খুব সহজেই বিকাশে অথবা রকেটে আমাদের পেমেন্টগুলো নিয়ে আসতে পারি এবং আমি যদি স্ক্রিনে চলে আসি তাহলে এখানে আপনারা অনেকগুলো পেমেন্ট প্রুফ দেখতে পাচ্ছেন এবং অনেকে কিন্তু এখানে আর্নিং করেছে তার প্রুফ এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার আন্তরিক অনুরোধ জানাবো যাতে করে আপনি এখান থেকে প্রতি ঘন্টা পরপর ক্লেম করতে পারবেন এবং সেই ক্লেমের এগেনস্টে যে বিটকয়েনগুলো পাবেন সেই বিটকয়েনগুলো খুব সহজে আপনি আপনার বিকাশে নিয়ে আসতে পারবেন সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন আর আপনি যদি ফ্রিলান্সিং কেরিয়ার গঠন করতে চান তাহলে আপনার জন্য অবারিত সম্ভাবনা রয়েছে এই চ্যানেল থেকে কেননা আমি আমার চ্যানেলের মধ্যে সাতশো ষাটটি উপরে ভিডিও দিয়েছি যে ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখলে আপনি নিশ্চয়ই বেনিফিটেড হবেন এবং এই এখানে এমন কিছু ভিডিও পাবেন যে ভিডিওগুলো অন্য কোনো চ্যানেলে পাবেন না সো ফিরছে একটু পরে সাথেই থাকুন অলরাইট চলে আসছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটির মধ্যে এই ওয়েবসাইটটির নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে M L trade dot IO international website এগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটি ওয়েবসাইট যেটি থেকে আপনি ফ্রি বিটকয়েন আর্নিং করতে পারবেন কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া তবে ইনভেস্ট করার একটি অপরচুনিটি তারা রেখেছে আপনাকে আমি স্ট্রংলি রিকমেন্ড করবো শুরুতে আপনি ফ্রিতে কাজ করবেন সো একটি ডিভাইস দিয়ে তার মানে আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই মোবাইল দিয়ে একটি মোবাইল দিয়ে এক নামে একটি অ্যাকাউন্ট করবেন একের চেয়ে অধিক অ্যাকাউন্ট করলে তারা কিন্তু সেটি ব্যান করে দিবে আরেকটি কথা বলে রাখা ভালো অনেকেই ফ্রি বিপিএন ইউজ করতে চান এখানে কোনো ফ্রি বিপিএন ইউজ করার প্রয়োজন নেই আর আপনি ফ্রিতে কাজ করতে পারবেন সো প্রথমে যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে এখানে আপনাকে সাইন আপ করে নিতে হবে তার মানে আপনি যখন গুগলে সার্চ দিবেন অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন অর্থাৎ এই ওয়েবসাইটের লিঙ্ক সেই ওয়েবসাইটের লিঙ্কে যখন ক্লিক করবেন তখন আপনি সাইন আপে ক্লিক করার পরে সরাসরি ইন্টারফেসে চলে আসবেন এখানে নাম এবং ইউজার নেম চেয়েছে এবং email address password retype password এরপর আই এম নট এর উপরে যখন ক্লিক করবেন এরপর আই এম এখানে রেজিস্টার বাটনে ক্লিক করার পরে সরাসরি যে ইন্টারফেসে চলে আসবে সেই ইন্টারফেস হচ্ছে এটি এখানে আসার পরে সরাসরি আপনি কাজ শুরু করতে পারবেন কাজ শুরু করার পূর্বে আপনাকে কিছু কথা না বললে নয় সেটি হচ্ছে যে অনেকে কিন্তু এই ওয়েবসাইটগুলো ট্রাস্ট করতে চান না আপনাকে আমি শুরুতেই বলেছি যে এই সমস্ত ওয়েবসাইটে আপনি যদি কাজ করতে চান আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে কেননা কথাই বলে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর যারা তর্ক করে তারা পিছনে থাকে আর যারা বিশ্বাস করে কাজ শুরু করে এবং দিন শেষে তাদের টাকাগুলো পকেটে চলে আসে এটাই হচ্ছে সবচেয়ে চরম বাস্তবতা অনেকে কিন্তু পুরো ভিডিওটি না দেখে বিভিন্ন ধরনের বাজে কমেন্ট করে অথবা নেগেটিভ কমেন্ট করে এবং তারা সবসময় পিছনে পড়ে থাকে সুতরাং আপনাকে অনুরোধ জানাবো কোন রকম দক্ষতা বা অভিজ্ঞতা অথবা স্কিল অথবা কারো হেল্প ছাড়া আপনি যদি আর্নিং করতে পারেন মাস শেষে সেটার জন্য সেটি আপনার জন্য প্লাস পয়েন্ট সু কথা অনেক বলেছি শুরু করা যাক কিভাবে আপনি এখান থেকে আর্নিং করবেন প্রথমত আপনি এখানে যদি মোবাইলে মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে এখানে একটি থ্রি ডট মেনু দেখতে পাবেন সেই থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে সরাসরি ইন্টারভেজে চলে আসবেন আপনি আর যদি কম্পিউটার ইউজ করেন তাহলে সেম মেনুগুলো আপনি বাম দিকে দেখতে পাবেন সো প্রথমে আমি দেখাচ্ছি কিভাবে এখান থেকে আপনি আর্নিং প্রসেসটা শুরু করবেন আপনি সরাসরি যখন বোনাসে ক্লিক করবেন বোনাসে ক্লিক করার পর এখানে অনেকগুলো পেমেন্ট প্রুফ দেখতে পাচ্ছেন এবং এখানে লেভেল রয়েছে one star two star three star four star অনেকগুলো স্টার রয়েছে এবং অ্যাচিভমেন্ট ইনভেস্টমেন্ট মিনিমাম কত সেটিও তারা কিন্তু অলরেডি এখানে সেট করে রেখেছে এবং পাশাপাশি আপনি যদি এগুলো অ্যাচিভ করতে পারেন দাপে দাপে তখন আপনি এখান থেকে আরো বেশি বেনিফিট হবেন সো যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট করেছি সুতরাং আমার এখানে সবগুলো জিরো দেখাচ্ছে প্রথমত আপনাকে বলে রাখবো যে আপনি যখন সেটিংস এ ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার পর আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশন গুলো এখান থেকে চেঞ্জ করে সেভে যখন ক্লিক করবেন তখন আপনার কাজ হয়ে যাবে এবং আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য অবশ্যই একটু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অবশ্যই আপনি করে নেবেন বোনাসে ক্লিক করার পরে সরাসরি আমি চলে আসছি আবার এই ইন্টারফেসে ইন্টারফেসে আসার পরে আপনি কিভাবে এক ঘন্টা পর পর ক্লেম করবেন সেটি আমি দেখাচ্ছি আজকের আলোচনার মূল অংশ আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পেমেন্ট প্রুফ এবং কারা কারা পেমেন্ট নিয়েছে তাদের কোড সহ ডেট সহ টাইম সহ সবকিছু সেট করা রয়েছে সুতরাং আপনি নিঃসংকোচে এখানে কাজ করতে পারেন সো ক্লেম করার জন্য আই এম নট রোবটে ক্লিক করতে হবে আই এম নট এ রোবটে ক্লিক করার পরে সরাসরি আপনি ক্যাপচা পাবেন ক্যাপচাতে বলেছে যে এখানে একটি বাইসাইকেল রয়েছে সেই বাইসাইকেলের পিকচারগুলো আপনাকে সিলেক্ট করতে হবে দেন আপনি যত ক্যাপসা পাবেন সবগুলো আপনাকে ফিল আপ করতে হবে তার মানে বাইসাইকেল রিলেটেড এরপরে ভেরিফাই আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি বোনাসে ক্লিক করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমার জিরো এবার কোনো সাতোশি আমি আর্নিং করবো কিনা সেটি আমার এবার এখানে দেখা যাবে সুতরাং আপনাকে একটু ওয়েট করতে হবে অনেক সময় নেট দুর্বল থাকার কারণে আপনাকে একটু ওয়েট করতে হবে okay total bitcoin earn zero point zero zero zero one six five আমি এই বিটকয়েনটুকু আর্নিং করেছি এবং সাথে সাথে সেটি আমার এখানে জমা হয়ে গিয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এক ঘন্টা পর পর আপনারা এই সাতশিটুকু ক্লেম করতে পারেন এবার বলে রাখি যারা নতুন রয়েছেন তাদের ব্যাপারে যে সাতোশি জিনিসটা কি সাতোশি জিনিসটা অনেকটা কয়েনের মতো তার মানে ছয় হাজার আটশো সাতোশি মিলে কিন্তু এক ডলার হয় আপনারা এখান থেকে যে সাতোশি গুলো আর্নিং করবেন সেই সাতোশি গুলো কিভাবে উড্র নেবেন সেটি আমি একটু পরে দেখাচ্ছি তার আগে আরেকটি কথা বলে রাখা ভালো সেটি হচ্ছে যে আপনি যদি সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে স্টেপ বাই স্টেপ আসার পরে এই ইন্টারপেজে চলে আসবেন তার মানে এখানে আপনারা বিটকয়েন দেখতে পাচ্ছেন অর্থাৎ পনেরো হাজার আটশো তিরাশি পয়েন্ট ওয়ান সেভেন এটি হচ্ছে ডলার তার মানে ওয়ান বিটকয়েন ইকুয়াল টু এত ডলার প্রায় অনেকগুলো টাকা বাংলাদেশি টাকা হিসাব করতে গেলে সাত থেকে আট লাখ টাকার মতো সো এই ফ্রি বিটকয়েনটুকু আর্নিং করতে হলে প্রথমত আপনাকে মনে রাখতে হবে আপনাকে সময় দিতে হবে যেহেতু একটি ফ্রি ফ্রি প্রসেস এবং আহামরি কোনো বড় ধরনের ইনকাম না হলেও মাস শেষে এটি সার্টেন অ্যামাউন্ট অফ মানি আপনি এখান থেকে শেয়ার করে নিতে পারেন এবং অনেকে কিন্তু বোরিং ফিল করেন ফ্রি আর্নিং এ আমি তাদের উদ্দেশ্যে বলছি আমি শুরুতেই বলেছি যে something is better than nothing একেবারে কিছু না পাওয়ার চেয়ে অন্তত অন্তত কিছু পেলে আপনি যদি মাস শেষে অন্তত চলতে পারেন সেটি আপনার জন্য প্লাস পয়েন্ট এবং এখানে ইনভেস্টমেন্টের পরিমাণ দেখতে পাচ্ছেন এবং টোটাল ইউজার রয়েছে সতেরো হাজার দুইশত বাষট্টি জন সো এবার আমি একটু স্কলিং করে নিচে চলে আসছি এখানে টোটাল স্ট্যাটিস্টিক্স যারা দিয়েছে এবং কারা কারা বাই সেল করেছে সব কিছু কিন্তু এখানে সাজানো গোছানো রয়েছে সুতরাং কোন কোন কান্ট্রি থেকে বা কোন কোন পিপল গুলো এখানে ইনভলভ রয়েছে আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুতরাং আমার নতুন করে কিছু বলার নেই এবং অনেকেই কিন্তু এখানে ভালো রিভিউ দিয়েছে আশা করি বুঝতে পেরেছেন এবার যে কাজটি করবো সেই কাজটি হচ্ছে কিভাবে আপনি এখান থেকে অ্যামাউন্ট গুলো নেওয়ার পর বা ক্লেম করার পরে আমি এখানে একটা ক্লেম করেছি এরপরে ক্লেম করার পর আমি এখানে এই অ্যামাউন্টটুকু পেয়েছি তার মানে এই সাতোশি গুলো পেয়েছি আমি একটু আগেই বলেছি যেটি সেটি হচ্ছে ছয় হাজার আটশো সাতাশি সমান ওয়ান ডলার এবং প্রতি ঘন্টায় আপনি একবার লগ ইন করে করে আপনি ক্লেম করতে পারবেন এবং প্রত্যেকটি ক্লেম করার এগেনস্টে মিনিমাম কিন্তু আপনি জিরো পয়েন্ট থ্রি ডলার তার মানে থ্রি সেন্ট করে পাবেন তাহলে হিসেব করে দেখুন যে আপনি প্রতিদিন যদি পনেরোটি ক্লেম করেন তাহলে প্রায় আপনার zero point four five dollar হয়ে যাবে যেটির পরিমাণ হাফ ডলারের মতো এবং বাংলাদেশি টাকায় ধরতে গেলে আশি টাকা করে হিসাব করে তাহলে চল্লিশ টাকা করে আপনি প্রতিদিনে কিন্তু আপনি এখান থেকে ফ্রি আর্নিং জেনারেট করতে পারছেন দ্যাটস ইট এবার চলে আসছে যে আপনি এখান থেকে কিভাবে উড্রোগুলো নেবেন উড্রো নেওয়ার জন্য আপনি এখানে স্ক্রলিং করে একটু নিচে চলে আসবেন চলে আসার পরে সেইভাবে আপনি মোবাইলেও এই কাজটুকু করতে পারবেন ওয়ালেটে যখন আপনি ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পরে আপনি কিভাবে ক্লেম করবেন সেটি আমি এবার দেখাচ্ছি সো আপনাকে এই ওয়ালেটে ক্লিক করার পরে সরাসরি ইন্টারপেজে নিয়ে আসবে আমি শুরুতেই বলেছি যে এখানে মিনিমাম আপনি দুটো ওয়েতে কাজ করতে পারবেন প্রথমত ফ্রি ওয়েতে এরপর আপনি ডিপোজিট করে তবে আপনাকে আমি অনুরোধ জানাবো ফ্রিতে আপনি কাজ শুরু করুন এরপর আপনি যখন দাপে দাপে এখান থেকে আর্নিং করবেন সেগুলো ইনভেস্ট করার এগেনস্টে আপনি এখান থেকে আরো বেশি আর্নিং জেনারেট করতে পারবেন সো আমি একটি ক্লেম করেছি এই ক্লেমের এগেনস্টে আমার zero point zero three dollar order তারা দিয়েছে এভাবে আপনি মিনিমাম যদি পনেরোটি ক্লেম করেন তার মানে পনেরো বার ক্লেম করেন তাহলে তাহলে নিশ্চয়ই আপনি zero point four five dollar অনায়াসে আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজে সো এবার চলে আসছে কিভাবে আপনি বিটকয়েনটা উইড্রো করবেন সো এখানে আমি যদি ক্লিক করি তাহলে এখানে একটি মেসেজ শো করছে অ্যামাউন্টের পরিমাণ হচ্ছে আপনি যদি উইড্রো নিতে চান তাহলে zero point zero zero five BTC আপনাকে আর্নিং করতে হবে সো এবার চলে আসা যাক zero point zero zero five BTC সমান কত টাকা হয় সেটি যদি আমি সরাসরি গুগলে চলে আসি বিটকয়েন টু ইউএসডি কনভার্টে ক্লিক করি তখন আমার এখানে দেখাচ্ছে যে zero point zero zero five bitcoin তার মানে বিটিসি সমান seven point nine three dollar তার মানে প্রায় আট ডলারের মতো অনায়াসে কিন্তু আপনি ফ্রিতে আর্নিং করতে পারছেন দ্যাটস ইট আশা করি বুঝতে পেরেছেন সো আপনি এই গুলো যখন এখান থেকে ফ্রিতে আর্নিং করবেন তখন এই ডলারটুকু আপনি এখান থেকে খুব সহজেই কোডও দিতে পারবেন সো আপনি এখানে ডলার পরিমাণটা বসাবেন তার মানে এই যে এখানে যেটি দেয়া রয়েছে সেটি আপনাকে বসাতে হবে তার মানে আপনার যখন এটি আর্নিং হয়ে যাবে সেটি অটোমেটিক্যালি এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে এরপর বিটকয়েন অ্যাড্রেসটা কোথায় পাবেন সেটি এবার বলছি বিটকয়েন অ্যাড্রেসের ব্যাপারে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি আপনি সরাসরি গুগলে যাবেন গুগলে সার্চ দিবেন কয়েন বেস কয়েন বেস লেখার পরে যখন সার্চ দিবেন তখন আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিয়ে এখান থেকে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করবেন করে ফেলতে পারবেন তার মানে কয়েন বেসের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করবেন কয়েন বেসের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে এখানে অনেকগুলো ওয়ালেট রয়েছে বিটকয়েন রয়েছে ইথারাম রয়েছে এক্সআরপি বিটকয়েন ক্যাশ লিথারাম অনেকগুলো ওয়ালেট রয়েছে যে কোনো ওয়ালেট আপনি ইউজ করতে পারবেন যেহেতু এখানে বিটকয়েনের অ্যাড্রেস চেয়েছে সুতরাং আপনি এখানে বিটকয়েনের অ্যাড্রেসটা এবার আপনাকে দিতে হবে সুতরাং যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি সরাসরি বিটকয়েনে ক্লিক করবেন বিটকয়েনে ক্লিক করার পরে ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পরে রিসিভে ক্লিক করবেন রিসিভে ক্লিক করার পরে সরাসরি আপনাকে এই যে এখানে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন সেটি কপি করতে হবে কপি করার পরে সরাসরি আবার চলে আসবেন এই যে অ্যাড্রেস বক্সের মধ্যে অ্যাড্রেস বক্সের মধ্যে যখন আপনি পেস্ট করবেন তখন আপনার যখন এটি হয়ে যাবে তখন উইড্রোতে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার পেমেন্টগুলো বিটকয়েনের মধ্যে পেয়ে যাবেন এবং বিটকয়েন থেকে আপনি আরেকটি ওয়েবসাইটের মধ্যে অথবা বিটকয়েন থেকে সরাসরি কিন্তু আপনি বিকাশ অথবা রকেটের মধ্যে নিয়ে আসতে পারেন সো ধরুন আপনার বিটকয়েনটুকু এই ওয়ালেটের মধ্যে জমা হয়েছে তার মানে কয়েন বেসের বিটকয়েনের মধ্যে জমা হয়েছে সেই জমার পরিমাণটুকু আপনি এবার আরেকটি ওয়েবসাইটের মধ্যে যদি নিয়ে আসতে চান তাহলে আপনাকে আমি রিকমেন্ড করব যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটের নাম হচ্ছে cash wallet BD dot com cash wallet BD dot com এমন একটি ওয়েবসাইট যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে কোনো অ্যামাউন্ট অর্থাৎ মিনিমাম ওয়ান ডলার থেকে শুরু করে বেশিরভাগ অ্যামাউন্টও কিন্তু আপনি বিকাশে নিয়ে আসতে পারবেন সুতরাং ক্যাশ ওয়ালেট বিডি এর মধ্যে একটি ফ্রি অ্যাকাউন্ট তৈরি করুন অ্যাকাউন্ট তৈরি করার এগেনস্টে আপনি এই যে কয়েন বেসের মধ্যে যে অ্যামাউন্টটুকু আর্নিং করবেন সেই অ্যামাউন্টটুকু আপনি সরাসরি এই cash wallet BD dot com এর মাধ্যমে নিয়ে আসতে পারবেন সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্যান্ড মানি আর এটি হচ্ছে রিসিভ মানি এখান থেকে যদি আপনি বিটকয়েন নিতে চান তার মানে এখানে অনেকগুলো ওয়ালেট রয়েছে বিটকয়েন রয়েছে ইথেরাম রয়েছে সেগুলো যদি আপনি নিতে চান তো আমি কয়েন বেস বিটিসি সিলেক্ট করছি এরপর আপনাকে এই যে অ্যামাউন্টের পরিমাণ ওয়ান ডলার আমি সিলেক্ট করছি এরপর ওয়ান ডলার পরিমাণ কিন্তু তারা দিচ্ছে চুরাশি টাকার মতো সো আপনি এটি নগদে নিতে পারেন বিকাশ নিতে পারেন রকেটে নিতে পারেন দ্যাটস ইট আশা করি বুঝতে পেরেছেন তার মানে কয়েন বেস অ্যাকাউন্ট এর মধ্যে যে অ্যামাউন্টগুলো জমা হবে সেই অ্যামাউন্টগুলো আপনি cash wallet BD dot com এর মাধ্যমে খুব সহজেই এই নগদ বিকাশ রকেট এর মধ্যে আপনি ইউজ করে নিয়ে আসতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন সো এই হচ্ছে মোটামুটি ওয়েবসাইটটি সম্পর্কে বিস্তারিত তথ্য এর বাইরে আমার দেখানোর কিছু নেই এবং আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব যে এখান থেকে কিভাবে উইড্র নিতে হয় এবং এই নির্দিষ্ট অ্যামাউন্টটুকু হয়ে গেলে আমি পেমেন্ট করবো আপনাদেরকে শেয়ার করবো আশা করি সেই ভিডিওটি মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি বেশি বেশি শেয়ার দিন যাতে করে আপনার বন্ধু বান্ধব যারা রয়েছেন তারা উপকৃত হয়ে আর্নিং জেনারেট করতে পারে ফ্রিতে এবং আরো একটি স্পেশাল অনুরোধ সেটি হচ্ছে যে আপনি সত্যি ফ্রিলান্সিং ক্যারিয়ার গঠন করতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন প্লেলিস্টে ক্লিক করার পরে স্টেপ বাই স্টেপ সব ভিডিও এখানে পেয়ে যাবেন এবং কোনো না কোনো ভিডিও আপনাকে আকৃষ্ট করবে সেই আকৃষ্টটার ভিত্তিতে আপনি এগিয়ে যাবেন এবং মাস শেষে আর্নিং জেনারেট করতে পারবেন সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখনো শেয়ার না দিয়ে থাকলে শেয়ার দিন এবং লাইক দিন কমেন্ট করুন এবং স্পেশাল কোনো কমেন্ট থাকলে ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন I'll catch you guys in my next video till then take care